চাই আজি নেই কোনো উপায় নেই কোনো বাধা সব কিছুতে মনে রাজি ভাষা যেন লিখেছে প্রেমেরই ভাষা ও সময়ের সীমানা শুধু কাছে আশা তোর কানতে মন হারালো কি করে বলবো ঝা